পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ কোনটি নিশ্চয়ই আপনার মনে টাইটানিকের ছবি ভাসছে এই জাহাজের অভিজাত্য সম্পর্কে প্রায় সকলেরই ধারণা আছে তবে সেসব পুরনো কথা এবার পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ হিসেবে আলোচিত হয়েছে হারমোনি অব দ্য সিজ কি রয়েছে এই বিশাল জাহাজটিতে কী বা সুবিধা আছে এই জাহাজটিতে আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় এই জাহাজ হারমোনি অব সিজকে যদি একটি ভাসমান নগরী বলেন তাতেও ভুল হবে না কারণ বিশ্বের এ পর্যন্ত নির্মিত সবচেয়ে ভারী জাহাজ এটি সম্প্রতি ইংল্যান্ডের সাউথ হ্যাম্পটন বন্দর হতে চোখ ধাঁধানো হারমোনি অব দ্য সিজ জাহাজের উদ্বোধন করা হয় সো চলুন বেশি কথা না বলে ভিডিওতে যাওয়া যাক আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন সমুদ্রের মাঝে একটি অভিজাত্য সাম্রাজ্যের ন্যায় হারমোনি অব দ্য সিজ কি নেই এই জাহাজটিতে এতে প্রবেশ করলে আপনি স্বপ্নের জগতে হারিয়ে যাবেন মুহূর্তেই ভূমধ্য সাগর কিংবা ক্যারিবিয়ান ছুটিতে সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখেনি কর্তৃপক্ষ এক হাজার একশো সাতাশি ফুট লম্বা দুশো তিরিশ ফুট উচ্চতার জাহাজটিতে পাঁচ হাজার পাঁচশো একান্ন জন যাত্রী বহন করতে সক্ষম এতে দুই হাজার সাতশো উনষাটটি স্টেট রুম রয়েছে সেই সঙ্গে আটাশটি বারান্দা রয়েছে যেন ঘরে বসে যাত্রীরা সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারে এই জাহাজে দ্বিতল ঘরনার ফ্যামিলি স্যুট যেখানে বেডরুম সহ ড্রয়িং এমনকি বাচ্চাদের রুম ও খেলার জায়গা রয়েছে দুই সালে শুরু হয় জাহাজটির নির্মাণ কাজ এটি নির্মাণের সময় লেগেছে তিন বছর মোট আড়াই হাজার শ্রমিক জাহাজটি নির্মাণে কাজ করেছেন হারমোনি অব দ্য সিজ জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের পঁচিশতম জাহাজ এটি জানা গেছে জাহাজটি তৈরিতে ব্যয় হয়েছে সত্তর কোটি পাউন্ড এই জাহাজের বিশেষত্ব হল যাত্রী ধারণ ক্ষমতা বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা ভ্রমণ জাহাজ হল হারমোনি অব দ্য সিজ বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জেট এয়ারবাস এ তিনশো আশিতে সিটের সংখ্যা পাঁচশো পঁচিশটি তুলনা করলে বলা যায় হারমোনি অব দ্য সিস তার চেয়ে দশ গুণ বেশি যাত্রী বহন করতে সক্ষম দ্রুততার দিক থেকে জাহাজটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ছুটতে পারবে হারমোনি অব দ্য সিসে রয়েছে মোট আঠারোটি ডেক তার মধ্যে ষোলোটি ঢেকে রয়েছে দুই হাজার সাতশো সাতচল্লিশটি কেবিন যা বর্তমানে যে কোনো জাহাজের থেকেও অনেক বেশি জাহাজটি এত বড় যে যাত্রীরা এতে যেন হারিয়ে না যায় সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে দুই তলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় লভ স্যুট রয়্যাল লভ স্যুটের প্রথম তলাতে রয়েছে ষোলোশো স্কোয়ার ফুটের একটি লিভিং স্পেস অন্যদিকে দ্বিতীয় তলাটি আটশো চুয়াত্তর স্কোয়ার ফুটের দুই মিলিয়ে দুই হাজার চারশো চুয়াত্তর স্কোয়ার ফুট শহরের বড় যে কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বেশি বড় এটি যেহেতু হারমোনি অব দ্য সিস একটি ভ্রমণ জাহাজ সেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণের যেন কোনো সমস্যা না হয় তাই বিশ্বের আশিটি দেশের প্রায় দুই হাজার একশো জন কর্মী তাদের সেবায় নিয়োজিত আবার সবচেয়ে এক্সক্লুসিভ কেবিনে যারা থাকবেন তাদের সেবায় থাকবে রয়্যাল জিনিস উপাধি খাসনামা এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করবে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথি বা যাত্রীদের কোনো চিন্তা নেই বিশটি রেস্টুরেন্ট ও বার রয়েছে হারমোনি অফ সিজ জাহাজটিতে খাবারের মধ্যে রয়েছে হটডগ হতে শুরু করে সুশি পর্যন্ত জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেলও বানিয়ে দেবে এতে আরও রয়েছে খেলার সেন্ট্রাল পার্ক ও চিত্ত বিনোদনের হরেক রকম উপকরণ এছাড়া কেনাকাটা ও শরীরচর্চার জন্য রয়েছে সব ব্যবস্থা একদম মধ্যখানে অবস্থিত রয়েছে সেন্ট্রাল পার্কে দশ হাজারেরও বেশি উদ্ভিদ আটচল্লিশটি আঙ্গুর গাছ এবং বান্নটি গাছ রয়েছে হারমোনি অব দ্য সিস এই জাহাজটিতে সিম্ফনি অব দ্য সিস বর্তমান পৃথিবীর সবচেয়ে আরেকটি বড় জাহাজের নাম হলো সিম্ফনি অব দ্য সিস জাহাজটি দেখলে মনে হয় যেন সমুদ্রের মাঝে এক নতুন পৃথিবী জাহাজটিতে কোনো কিছুর কমতি রাখেনি কর্তৃপক্ষ জাহাজটি লম্বায় তিনশো একষট্টি দশমিক এগারো মিটার জাহাজটি ছয় হাজার ছয়শো আশি জন যাত্রী বহন করতে সক্ষম জাহাজটির নির্মাণ কাজ শুরু হয় দুই হাজার পনেরো সালে ফ্রান্সে দুই হাজারেরও বেশি শ্রমিক এ জাহাজ নির্মাণ কাজে করেছিলেন নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় এক দশমিক পঁয়ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার বিশ্বের সর্বাধিক যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন ভ্রমণ জাহাজ হল সিম্ফনি অব দ্য সিজ এর ধারণ ক্ষমতা হারমোনি অব দ্য সিজকেও হার মানায় জাহাজটি ঘন্টায় পঁচিশ কিলোমিটার বেগে ছুটতে পারে জাহাজটিতে মোট ঢেকের সংখ্যা আঠারোটি এর মধ্যে ষোলোটি ডেকে প্রায় দুই হাজার সাতশো উনষাটটি কেবিন রয়েছে যা বর্তমানে যে কোনো জাহাজের থেকেও অনেক বেশি যাত্রীরা যাতে হারিয়ে যেতে না চান সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে দুই তলা বিশিষ্ট জাহাজটিতে সিগনেচার রুমটিকে বলা হয় royal lab suite royal lab সুটের প্রথম তলাতে রয়েছে এক হাজার ছয়শো স্কোয়ার ফিটের একটি লিভিং স্পেস অন্যদিকে আটশো সত্তর স্কোয়ার ফিটের দ্বিতীয় তলাটি শহরের যে কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও বড় যেহেতু এ জাহাজটিও একটি ভ্রমণ জাহাজ তাই ছুটিতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে এতটুকু অসুবিধা যেন না হয় সেজন্য কর্তৃপক্ষ বিবেচনা করে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করেছে শুধু তাই নয় এক্সক্লুসিভ কেবিনে থাকা যাত্রীদের সেবায় যেসব কর্মী নিয়োজিত রয়েছে তারা রয়্যাল জেনিস উপাধির খাসনামা এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করবে বাইশটি ডাইনিং অপশন বার রয়েছে সিম্ফনি অব দ্য সিস এই জাহাজটিতে খাবারের মধ্যে রয়েছে হট ডগ থেকে সব কিছু জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়োনিক বার যেখানে কাস্টমারদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রকমের ককটেল দেওয়া হয়ে থাকে এছাড়া রয়েছে খেলার জায়গা কমেডি জ্যাক্স ক্লাবস বুটিং শপ সিপাস ফিটনেস সেন্টার ইয়ক জিম জন চব্বিশটি সুইমিং পুল স্পোর্ট জন সেন্ট্রাল পার্ক এবং চিত্ত বিনোদন কেনাকাটা ও শরীরচর্চার জন্য সব রকম ব্যবস্থা এবং এর মধ্যখানে একটি পার্কও অবস্থিত রয়েছে সো ভিওর্স আজকের এই জাহাজ দুটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে পারেন সো ভালো থাকবেন সবাই